কিছু কথা থাকে যেগুলো আমরা কখনো আমাদের কর্মক্ষেত্রে ব্যবহার করতে চাই না আমরা জানি কথাটা সঠিক কিন্তু তার প্রভাব এতটাই বেশি আমরা বললে দুঃখের সময় কিন্তু আমাদের চলে আসতে পারে আর এই কথাগুলো এইরকমই যে একবার যদি মুখ থেকে বেরিয়ে যায় তাহলে কিন্তু আর কখনো ফিরে আসবে না ধরে নিতে পারেন যে একটা ধনুক থেকে যেভাবে তীর বেরিয়ে যায় সে কিন্তু আর কখনো ফিরে আসবে তার জন্য এরকম কিছু কথা থাকে যেগুলো কিন্তু আমাদেরকে বলা উচিত নয় আমি যে কোনো প্রফেশনে থাকতে পারি আমি বিজনেস করি আমি নেটওয়ার্ক মার্কেটিং করি আমি সেলসেলে থাকি আমি জব করি আমি রিলেশনশিপে থাকি আমি আমার ফ্যামিলির সাথে থাকি তো মাই ডিয়ার ফ্রেন্ডস আমি দীপঙ্কর পাল কথা বলছি আজকে আমরা আলোচনা করবো এরকম দশটা কথা যে দশটা কথা আমাদের কখনো কোথাও বলা উচিত নয় এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে কাছে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন যাতে সমস্ত ভিডিও আমি আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে যায় তো আজকে আমরা যে দশটি বিষয় নিয়ে আলোচনা করব খুবই ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট তো আমি রিকোয়েস্ট করবো সবাইকে যে লাস্ট পর্যন্ত আপনারা ভিডিওটা দেখবেন এবং প্রত্যেকটা পয়েন্ট আপনারা নোট ডাউন করুন দরকার হলে এবং মাথায় রাখুন এবং আপনি আপনার লাইফে সেগুলাকে অ্যাপ্লাই করুন দেখবেন অনেক আগে এগোতে পারবেন এবং কারোর সাথে কোনো ঝামলাই আপনার হবে না আর সবার প্রিয় কিন্তু আপনি হয়ে উঠবেন তো চলুন আমরা শুরু করি এক একটি করে এক এইভাবেই বরাবর হয়ে আসছে আর এই কথাটা বলা মানেই বিপদ আজকে ডেটে প্রযুক্তি বিজ্ঞানের ডেটে আজকে যে কাজটা হচ্ছে সমাজ করে কিন্তু সেইভাবে সেই কাজটা হয় না আর আপনি যদি আজকে সেই কথা বলতে যান তাহলে আপনি তো সবার কাছ থেকে পিছিয়ে পড়বেন আপনার যারা লিডার বা বস তারা কি মনে করবে আপনি আপনার নিজের লাইফে এগিয়ে নেওয়ার জন্য কোনো ইন্টারেস্টই আপনার নেই তার জন্য কখনো এটা কথা বলবেন না যে বরাবর এরকম হয়ে আসছে তার থেকে বেটার হয় সেই কাজটাকে কিভাবে নতুন পদ্ধতিতে করা যেতে পারে তার একটা চেষ্টা করুন দেখবেন আপনি সবার প্রিয় হয়ে উঠবেন কিন্তু ভুল করেও এই কথাটা বলবেন না যে বরাবর এইরকম হচ্ছে বরাবর হচ্ছে তো কি হয়েছে আপনি আলাদাভাবে করার চেষ্টা করুন দেখবেন সবার প্রিয় আপনি হয়ে যাবেন এটি আমার ভুল নয় যখন একটা ঘটনা ঘটে যায় আর সত্যি যদি আপনার সামান্যটুকু যদি আপনি ভুল করে থাকেন তাহলে সেটা স্বীকার করতে শিখুন এবং সেটার দায়িত্ব আপনি নিন আর যদি আপনি ভুল না করে থাকেন কি ঘটেছে সেটা আপনার যে সমস্ত টিম রয়েছে বা কর্মী রয়েছে তাদের কাছে আপনি সুন্দরভাবে বুঝিয়ে বলুন কি ঘটেছে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে সত্যের উপর আপনাকে ভরসা রাখতে হবে এবং শেষ পর্যন্ত উপসংহার পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে কি ঘটছে অযথা লোককে দোষারোপ করবেন না বা আগে থেকে নিজে আমি কিছু করিনি এটা বলতে যাবেন না তাহলে আপনি যদি আগবাড়িয়ে কিছু বলতে যান তাহলে সবাই কিন্তু আপনার উপর কিন্তু সন্দেহ করবে আপনি কখনো বলতে যাবেন না এটি আমার ভুল নয় তিন আমি পারি না আমি পারি না আর এটা আমার ভুল নয় দুটো কথা কিন্তু তো ভাইয়ের মতো মানুষ পারি না কথাটা কখনো শুনতে চায় না আর আপনার কাছে যদি সত্যি দক্ষতা না থাকে তাহলে সেটাকে বিকল্প কোন রাস্তা খুঁজুন কিভাবে সেটাকে করা যেতে পারে বা আপনি এইভাবে যে আমি পারি না এটা না বলে আপনি বলতে পারেন যে আমাকে যদি কেউ সহযোগিতা করে তাহলে আমি অবশ্যই এই কাজটা করতে পারবো তাহলে আপনি কিন্তু সবার প্রিয় হতে পারবেন এবং আকৃষ্ট হতে পারবেন চার এটি ঠিক নয় আমরা আমাদের জীবনে এরকম কিছু ঘটনা ঘটে যেগুলো আমরা কখনো স্বপ্নেও ভাবি কিন্তু আমাদের সাথে ঘটে তখন আমরা বিভিন্ন রকম নানা রকম কমপ্লেন করতে থাকি এটা কেন আমার সাথে হলো এটা এরকম কেন হবে এগুলো কিন্তু আমাদের হাতে থাকে না বা আমার যিনি সিনিয়র রয়েছেন বা বস রয়েছেন উনি ওনার ইচ্ছা মতন কাজ করতে পারেন অর্থাৎ আমি কিন্তু পরিস্থিতিকে পরিবর্তন করতে পারবো না আমি চাইলে আমার নিজেকে পরিবর্তন করতে পারি আর এরকম কথা বলা মানে হচ্ছে যে আমি সবসময় কমফোর্ট জোনে থাকতে চাই নিজেকে সবসময় ঠিকঠাক রাখতে চাই আমি কখনো নিজেকে প্রবলেমের মধ্যে ফেলতে চাই না আমাদের জীবনে সবসময় ঠিকঠাক থাকে না কিন্তু যেরকম পরিস্থিতি আসুক না কেন সেটাকে আমাদেরকে ঠিকঠাক করে নিতে হবে পাঁচ এটি আমার কাজের মধ্যে পড়ে না বিশেষ করে যারা চাকরি করেন তাদের মুখ থেকে যেন এটা কখনো না বেড়ায় তাহলে সবাই এটা ভাববে যে আপনি যতটুকু টাকা পান আপনি সেই কাজটাই করতে চান তার বাইরে আপনি করতে চান আপনার আগে এগানোর বা র্যাঙ্কে ডেভেলপ করা আপনার কোনো ইন্টারেস্ট নেই আপনার বস বা আপনার লিডার যদি আপনাকে কোনো কিছু করতে বলেন আর সেটা যদি আপনি পছন্দ না করেন বা করতে না চান তাহলে কি করবেন ওই দিন না বলবেন না ওই দিন কাজটা করে দিন কাজটাকে সর্বপ্রথম আপনি কমপ্লিট করুন কমপ্লিট করার পরে আপনার বসকে বা লিডারকে বলুন যে স্যার আমি এই কাজটা করতে আগ্রহী না বা এটা আমি ইন্টারেস্টেড নই তো এরকম স্যার আমাকে কাজ না দিলে আমার ভালো তাহলে কি হবে যে স্যারের সাথে আমার একটা সম্পর্কও ভালো থাকলো এবং আগামী দিনে আমাদের সমস্ত কিছু ঠিকঠাক থাকবে কোনো প্রবলেম হবে না ছয় হতে পারে এটি একটি ফালতু আইডিয়া এই কথাটা কিন্তু আপনি কখনো বলবেন না যদি এইরকম কোনো কথা বলেন তাহলে আপনার যে কথাটা বলছেন বা আপনার যে আইডিয়া কিন্তু গুরুত্ব একদমই থাকবে না পুরোপুরিভাবে সম্পূর্ণ ভাবে যাবে হতে পারতো আপনার একটা ভালো আইডিয়া ছিল কিন্তু মানুষ সেটাকে কেউ ভাবে নিয়ে নেবে আর যদি আইডিয়ার দম না থাকে বা আইডিয়ার মধ্যে পাওয়ার না থাকে সেটা অটোমেটিক ওরা বারণ করে দেবে তাই কখনো এরকম ভাবে বল বেচতে যাবেন না তার বদলে এইভাবে আপনারা বলতে পারেন যে স্যার আমার মধ্যে একটা সুন্দর আইডিয়া আছে আপনারা দেখলে দেখতে পারেন হতে পারে আপনাদের স্যার খুব পছন্দ হবে তাহলে তারাও কিন্তু ইন্টারেস্টের সহিত আপনার আইডিয়াটাকে শুনবে এবং হতে পারে সেটাকে গ্রহণ করবে আর যদি ওই আইডিয়াটাকে গ্রহণ করে তাহলে আপনার মান সম্মান সবকিছু বাড়বে তাই না স্যার আমি চেষ্টা করব আপনি লিডার বা বস বা মালিক যদি আপনাকে কোনো কাজ দেয় তাহলে আপনি কখনো বলবেন না যে আমি চেষ্টা করছি কারণ ইনডাইরেক্টলি আপনি একা বুঝিয়ে দিলেন যে কাজটা আমি করব না বা আমি ইন্টারেস্টেড আচ্ছা আমাকে একটা কথা বলুন জলের বোতল আমি জল খাওয়ার চেষ্টা করছি খেতে পারবো নিশ্চয়ই পারবো না তাই না তাহলে চেষ্টা বলে কিছু হয় না হয় আমি জল খাবো না হয় খাবো না চেষ্টা করছি আবার কিরকম আমি জল খাওয়ার চেষ্টা করছি এটা হয় নাকি কখনো আমি যাওয়ার চেষ্টা করছি আমি কথা বলার চেষ্টা করছি এইভাবে কিন্তু কখনো হয় না যদি আপনাকে কোনো কাজ দেওয়া হয় তাহলে সেটা অবশ্যই করুন আর যদি করতে না চান সেটা ক্লিয়ার কাট বলে দিন কিন্তু এইভাবে বলবেন না তাহলে আপনার কথার কিন্তু কোনো ভ্যালু থাকবে না কারণ ইনডাইরেক্টলি সবাই বুঝতে পারবে আপনি না বলছেন আর এক মিনিটেই করে দিচ্ছি অনেক সময় এরকম ঘটনা আমাদের সাথে ঘটে কোনো মানুষ কোনো কাজ আমাদেরকে দিল আমরা করলাম না বসে থাকলাম তারপর যখন তারা দিচ্ছে বা ফোন করছে আমরা কি বলি ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি বোঝানোর চেষ্টা করি জাস্ট এক মিনিট ছেড়ে দিচ্ছি জাস্ট একটু ওয়েট করুন কখনো ভুল করেও ওই কথাটা কথার ছলে হলেও বলবেন না এই কথাটা যদি বলেন তাহলে লোক কি ভাববে না আপনি খুব তাড়াহুড়া করে কাজ করেন আর যদি সত্যি আপনি এক মিনিটে কাজটা কমপ্লিট করে দেবেন তাহলে এতক্ষণ আপনি কাজ করেননি কেন কারণ আপনি আপনার প্রফেশনে বা আপনি কাজটার জন্য আপনি সিরিয়াসনেস নেই তাহলে যে মানুষটা আপনাকে বলতেছে সে কিন্তু আপনাকে গুরুত্ব দেবে না আপনার কথাকেও কিন্তু গুরুত্ব দেবে না তার জন্য যে কাজটা করবেন যদি কোনো জিনিসে সত্যি আপনার এক মিনিট টাইম লাগে তাহলে অবশ্যই আগে থেকে বলুন যে আমার পাঁচ মিনিট টাইম লাগবে কাউকে কম টাইম দিয়ে যদি বেশি টাইম লাগে লোক কিন্তু খারাপ ভাবে লোককে বেশি টাইম দিন কিন্তু কম টাইমের মধ্যে কমপ্লিট করে দিন লোক আপনার পাঞ্চলিটি ভাবে আপনাকে যে হ্যাঁ এই মানুষটার মধ্যে খুব ডেডিকেটেড আছে এই মানুষটার মধ্যে পাঞ্চুয়ালিটি রয়েছে যে যে টাইম বলেছিল তার আগে আমাকে আমার কাজটা করে তাই কখনো ভুল করেও বলবেন না যে এক মিনিটের মধ্যে আমি করে দিচ্ছি নয় কাজটিকে আমি ঘেনা করি জীবনে যদি আমাকে পিছিয়ে করতে হয় বা আমার লিডার বা আমার স্যার বা আমার বস যদি আমাকে আমার কাজ থেকে তাড়িয়ে দেয় তাহলে আপনি এই কথাটা বলুন কারণ যে জিনিসটা আপনি ঘেনা করেন সেই কাজটা আপনি করবেন কি করে করতেই তো পারবেন না আর এপিজে আব্দুল কালাম একটা কথা বলেছিলেন যে তার নিজের কাজকে সম্মান করবে দুনিয়া তাকে সম্মান করবে আর আপনি যদি আপনার কাজকে সম্মান না করতে পারেন তাহলে দুনিয়া কিন্তু আপনাকে সম্মান করবে না এই জায়গা থেকে আপনাকে একটা জায়গা রিয়েলাইজ করতে হবে কখনো কিন্তু আপনি এই কথাটা মুখ দিয়ে বলবেন না যে আমি ঘেনা করি চেষ্টা করুন আপনি যদি চেষ্টা করেন তাহলে অবশ্যই করবেন আর ভালো লাগাটা একদিনে বা ভালোবাসাটা একদিনে আসে না একটা কাজ যখন আপনি ধীরে ধীরে ধীরে ধীরে করবেন অভ্যাস যখন হয়ে যাবে তখন আপনারও ভালো লাগা শুরু করবে আর যদি সত্যি আপনি ভালো না লাগে তাহলে আপনি আলাদা কোনো কাজ করার চেষ্টা করুন লিডারদেরকে বা স্যারদেরকে বলুন যে আমি আলাদা কাজ করব কিন্তু ভুল করে এটা বলবেন আর যদি বলেন তাহলে কিন্তু আপনার বস আপনার অল্টারনেট প্যারাল করিতে আলাদা কাউকে ওই কাজটা করতে বলবে আর আপনাকে ধীরে ধীরে কিন্তু সাইড করে দেবে তার জন্য যদি আপনি আপনার ছেলেটাকে প্রিয় হতে চান তাহলে আপনি আগে আপনার নিজের কাজকে ভালোবাসুন তবে আপনার স্যারও আপনার আমরা একদম লাস্টে চলে এসেছি লাস্ট পয়েন্ট দশ নম্বর উনি অলস ও যোগ্য আচ্ছা আপনি জানেন একটা মানুষ অযোগ্য বা অলস এটা তো আপনি জানেন না এটা সবাই জানে যদি উনি ঠিক হন বা আপনার কথা যদি ঠিক হয় তাহলে উনি যে অলস এটা কিন্তু সবাই জানে এটা তো বলার দরকার নেই আর কিন্তু যদি আপনি ভুল বলেন তাহলে কিন্তু সবার চোখে আপনি কিন্তু ছোট হবেন আপনি কিন্তু খারাপ হবেন তার জন্য কে কি করছে কে অলস কে অযোগ্য এটা আপনার দেখার বিবেচনা করার জায়গা নেই আচ্ছা আপনি যদি কাউকে উগলি দেখান তাহলে একটা জায়গা নিজেকে রিয়েলাইজ করুন আমি সামনেবেলা ব্যক্তিকে তো ওয়ান পার্সেন্ট দোষ দিচ্ছি কিন্তু নিজের দিকে কটা আঙ্গুল ঘুরে আছে তিন তিনখানা আঙ্গুল ঘুরে আছে আর উপরবেলাকে অলমাইটি গড যিনি রয়েছেন তাকে সাক্ষীদের সময় বলছি যে সামনেবেলা লোকটা তো অলস কিন্তু তার থেকে তিন গুণ অলস আমি তার জন্য ভুল করেও সামনেবেলা ব্যক্তি কখনো ছোট করবেন না কারণ আপনি যদি কাউকে ছোট করতে চান তাহলে কিন্তু সেও আপনাকে ছোট করবে এই কথাটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে তো এই ছিল আমাদের দশটি পয়েন্ট তো আরেকবার আমরা দশটি পয়েন্ট পর পর শুনে নেব এক নম্বর এভাবেই বরাবর হয়ে আসছে দু নম্বর এটি আমার ভুল নয় তিন নম্বর আমি পারি না চার নম্বর এটি ঠিক নয় পাঁচ নম্বর এটি আমার কাজের মধ্যে পড়ে না ছ নম্বর হতে পারে এটি একটি ফালতু আইডিয়া সাত নম্বর আমি চেষ্টা করব আট নম্বর এক মিনিটেই করে দিচ্ছি ন নম্বর কাজটিকে আমি ঘেনা করি দশ নম্বর উনি অলস এবং অযোগ্য এই দশটা কথাকে যদি আমরা বন্ধ করতে পারি এবং বলা যদি একদম টোটালি বন্ধ করে দিতে পারি আমরা কিন্তু সবার প্রিয় হয়ে যাব এবং সবার কাছে কিন্তু আমাদের কাছে আকৃষ্ট থাকবো এবং সবার কাছে আমরা ভালো থাকবো আর এই কথাগুলো যদি আমরা একটু মেনটেন করতে পারি যদি না বলি তাহলে সবার কাছে কিন্তু আমরা অনেক প্রিয় হয়ে থাকবো আজকে এতদূর নেক্সট কোনোদিন আমরা নতুন টপিক নিয়ে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন আর ভিডিওটি কেমন লাগলো আপনাদের কমেন্টের মাধ্যমে জানান আগামী দিনে কি রকম ভিডিও চান আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ নমস্কার